একদিন দেখা না হলে যেন কতদিন না এক মিনিট শুনুন আপনারা অনেক রকম হয়তো শিল্পী দেখেছেন তারা গায়ে টাকা গাঁথতে দেয় আপনাদের সাথে গিয়ে নাচানাচি করে কিন্তু আমাদের মানে যশোদা সরকারের প্রোগ্রাম এরকম আপনি যে উঠে আমার হাতটা ধরে দিলেন আপনার সাহসটা হলো কি করে হ্যাঁ আপনার সাহস হলো কী করে এটা যশোদা সরকারের প্রোগ্রাম আপনারা অনেক শিল্পীর প্রোগ্রাম হয়তো এটা করে থাকেন ভদ্রতা বজায় রাখবেন আপনাদের কাছে সকলের কাছে এটাই অনুরোধ রইল সকলের কাছে এটাই রিকোয়েস্ট করলাম আমি যদি কাউরি টাকা দেওয়ার ইচ্ছে হয় সে নিচের থেকে টাকা দেবেন আমি অবশ্যই নেব স্টেজে উঠবেন না এবং আমার গায়ে টাকা গাথা এটা আমার নিয়ম রীতি রেওয়াজ নেই মাফ করবেন ও ধোয়ে না খায় না সহজে মোছা যায় না ও গো প্রিয় ও গো প্রিয় ও গো প্রিয় ও গো প্রিয় ও গো প্রিয় ও গো প্রিয় ও গো প্রিয় ও গো প্রিয় botar então a jogo. ছিল ছিল কি যে ভুল তবে কেন ছিঁড়ে দিলে প্রেমের ফোটা ফুল কি দোষ আমার ছিল ছিল কি যে ভুল তবে কেন ছিঁড়ে দিলে প্রেমের ফোটা ফুল